বিডিও অফিস নাকি তৃণমূলের কার্যালয় ভগবানগোলা দুই নম্বর ব্লকের মধ্যে তৃণমূল দলের দলীয় ভার্চুয়াল বৈঠক সরকারি অফিসে এবং বিডিওর চেয়ারে কিভাবে এই ধরনের কার্যকলাপ উঠছে প্রশ্ন ঘটনাটি মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকে ল্যাপটপের এক প্রান্তে রয়েছে বিধায়ক ইদ্রিস আলী তৃণমূল নেতা চাঁদ মোহাম্মদ সহ অন্যান্য নেতা এবং ল্যাপটপে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে দেখুন এটা কিছু নয় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি অর্থাৎ ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল কনফারেন্স এমএলএ সহ আমাদের সকলের সমস্ত করেছিলেন সেই সেখানে আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সাংসদ সুব্রত বক্সি সাহেব তিনিও ছিলেন তো সেখানে এইখানে দেখুন গ্রামীণ আমি ভগবানগুলা যেখানে মেলে এটা গ্রামীণ এলাকা মানে সবার এখানে তো সবার এতে কম্পিউটার নানারকম এসি নানারকম সিস্টেম তো নেই আমি যেখানে ভাড়া করে থাকি সেখানেও নেই যার ফলে ওখানে কনফারেন্সটা বিডিও সাহেবের ঘরে করেছিলাম বিডিও সাহেব করেছে না এখানে করতে কোনো অসুবিধা নেই অনেকে যেসব আজে বাজে মন্তব্য এই নিয়ে করছে রাজনীতি কিছু নেই